everyone welcome back to our channel and welcome back to another video and vlog তো আমরা এখন চলে এসেছি পার্কে আর বেলতলা পার্কে বেলতলা পার্ক থেকে আমাকে ভিডিওটা শুট করতে হচ্ছে মানে ইন্ট্রোটা কারণ কি বৃষ্টিতে ভিজে আমার বারোটা বেজে গেছিলো শুধু আমার একার না ওরও বৃষ্টি রাস্তা মানে আমরা বালুরঘাটে ঢুকে গেছি ওই রকম সময় থেকে জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করেছিল সেই কারণে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর এরকম অবস্থা হয়ে গেছে দেখো ভাগ্যিস যদি ওই জায়গাটা না পেতাম তাহলে যে আর কি হতো কি বৃষ্টিতে ভিজে তোমার শান্তি হয়নি যে এখন তুমি এই গাছের জলে ভিজছ পাগলামি করতে করতে ওদিকে চলে গেল অনেক দিন বাদে আমরা বেরোলাম ঘুরতে বাড়িতে প্রচুর কাজ ছিল আজকে হলো কি রবিবার আর কাল শনিবার ছিল মানে আগামীকাল ও গতকাল আমরা ওই দিন মানে শনিবারের দিন আমরা বাড়িতে পুজো দিয়েছিলাম আর পুজোর শ্যুটটা করতে পারিনি বাড়িতে সকাল থেকে প্রচুর কাজে ব্যস্ত ছিলাম মানে সকাল সাড়ে পাঁচটায় আমি ওই বাড়িতে চলে গেছি মানে ওদের বাড়িতে তারপর তখন থেকে শুরু হয়ে গেল পুজোর কাজকর্ম যোগার যন্ত্র সকালে নারায়ণ পুজো তারপর বারবেলাতে গিয়ে বাইরের পুজো মানে মহারাজের পুজো আর ফ্রি হতে হতে একেবারে রাত নটা বেজে গেছে তার মধ্যে আবার সন্ধেবেলা বৃষ্টিও হচ্ছিল লাস্ট মোমেন্টে মানে তখন মাসিরা খেতে মাসিরা প্রসাদ নিতে এসেছিলো মাসি মামার মেয়ে ছেলে ওরা সবাই এসেছিলো আর ওই সময় ওদেরকে খেতেও দিয়েছি মানে প্রসাদ দিয়েছি বসে পড়েছে অমনি সময় চলে এসে চলে এসছে বৃষ্টি আর ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাকে আর ওকে সমস্ত কাজ করতে হলো তারপর স্নান টান করে উঠতে উঠতেই সাড়ে আটটা বেজে গেছে আমার বাবা খেয়ে চলে গেছে তারপর মা ছিলই আমার শ্বশুরবাড়িতে তারপর মা আমি আমার বোন আমরা চলে গেলাম বাড়িতে কাছাকাছি বাড়ি কি না কোনো প্রবলেম হয় না হেঁটে যেতে হায়েস্ট দশ বারো মিনিটের মতো সময় লাগে তারপর আজকে সকালে বেরোনোর কথা ছিল যেহেতু কালকে এতটা টায়ার্ড ছিলাম সে কারণে সকাল সকাল বেরোতে পারিনি বেরোতে বেরোতে বারোটা তারপর তো এই ওয়েদারের অবস্থা কোনো দিক থেকেই শান্তি নেই কালকে বৃষ্টিতে ভিজে না ঠান্ডা লেগে গেছিলো ঠান্ডা লেগে গলাটা এতভাবে খুসখুস করছিল আজকে আবার ঠিক হয়ে গেল ও মা আমাকে ছেড়ে ছুড়ে কোথায় যেন চলে যাচ্ছে ওদিক থেকে আবার হেঁটে হেঁটে আসছে কি আশ্চর্য কথা ফাইনালি একটু রোদ দিল সকাল থেকে এতটা মেক করেছিল আমি এখানেই বসি ও আসুক কালকে রাত্রিবেলা আমি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি ফোনটাও চার্জে দিতে ভুলে গেছি ফোনে বেশি চারজনেই আমি ওরকমই শ্যুট করছি কি আর করবো ট্রাইপডটা বের করে নিই এরকমভাবে হাতে ব্যথা করে না না থাক বের করতে হবে না হাতই এনা পরে ও হাতে দিয়ে দেবো কতদিন পরে আজকে আমি এই জামাটা পরলাম আবার চুলের অবস্থা দেখো একদম জাতা হয়ে গেছে একটু বসি আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে দেখি রাস্তার দিকে যাই একটু আইসক্রিম যদি পাই সামনে ডাস্টবিন আছে আর আমি এখানে ফেলে দিলাম দাদা তো প্যারা তো তোমাকে মানে ওই যে বলে না পাপ মোচন করলাম ওরকম একটা ওখানে লেখা আছে ইউজ মি ইউজ না করে তুমি বাইরে ফেলে দিচ্ছ সরি সরি তোমাকে ধরে দিত ওই ডাব্বা এরকম করে হেঁটে বেড়াচ্ছ কেন আশ্চর্য তো আমরা ট্রেনে ওঠার জন্য ওয়েট করে আছি কিন্তু ড্রাইভার নেই প্লাস কাউন্টারে লোক নেই <laughs> এ হচ্ছে গিয়ে ট্রেন আমরা লাস্টের সিটে বসবো হ্যাঁ এই যে ওই কর্নারের সিটে বসবো আর মাঝখানে কাউকে ঢুকতে দেবো না ছি ছি ছি ছি কি করছো তুমি হ্যাঁ ছি আমাদের বাড়ির সামনে কতগুলো কচু গাছ আছে জানো কালকে রাত্রেবেলা দেখলে না এখানে তার তুলনায় অনেক কম কোথায় পালিয়ে বেড়াচ্ছ তুমি আমাকে ছেড়ে হ্যাঁ আছে আজকে আমাকে ইনি এই ফুলটি দিলেন গোলাপ তো দেন না হঠাৎ করে আজকে কি মনে হলো জানি না দিলেন দেখে নিন সবাই প্রমাণ চুপচাপ হাতে ধরিয়ে দিলে আর পালিয়ে গেলা রোদ এসেছে ভাগো এখান থেকে ভাগো ভাগো ভাগো rabbit rabbit rabbit rabbit rabbit rabbit ওইখানে টেডি একটু বিরক্ত করলো ওদেরকে তারপর বেরোলো হ্যাঁ হ্যাঁ Ha <laughs> ha ha! এই স্টিকগুলো আমি নিতে চেয়েছিলাম দেখো এই স্টিকগুলো আমি নিতে চেয়েছিলাম ওই যে স্টিকগুলো দিয়ে ওরা ইয়ে করছে না শ্যুট করছে ওই স্টিকগুলো ওরা নতুন স্টার্ট করেছে নাকি এটা কিন্তু বিএলজি টেডি না এটা মনে হয় অন্য না বিএলজি টেডির ওখানে একটা মেয়েও আছে এরকম ভেজাচ্ছ কেন ভিজতে ভিজতেই তো আসলাম আমার ফোনের চার্জ একেবারে শেষ ফোন বন্ধ সে কারণে আমি ওর ফোন থেকে এখন শ্যুট করছি ওদিক থেকে ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম এখানেও বসলাম একটুখানি এতটা রোদ দেখতে পাচ্ছ এতটা রোদ না যে ঘোরা যাচ্ছে না সেজন্য বসে বললাম আর এই যে ফুলটা ভালো লাগছে না ফুলটা মাথায় দিয়ে মা আমি এখানে আর ওখানে চলে গেল এই এটা ঠিক না এটা ঠিক না আমাকে এখানে বসতে বলে তুমি ওদিকে চলে গেলাম এটা ঠিক না একবার এখানে একবার ওইখানে কি হলো হলো এত পরিমাণে রোদ আর এত গরম না আর পারছি না এখানে এই পার্কের ভিডিও আর এক্সট্রা করে দেখানোর কোনো মানে ইয়ে নেই কারণ এই পার্কে কি আছে না আছে কোথায় কি আছে এই ব্যাপারে এর আগে একটা ভিডিও করেছিলাম এর আগের ভিডিওটা আছেই তোমরা যারা যারা দেখনি দেখে নিও আর যারা যারা চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর আমি এই ফোনটা দিয়ে ভিডিও করতে পারছি না একবার করে ব্রাইটনেস অন করছি অফ করছি যেটা তা টানো নিচের দিকে নামা হ্যাঁ টানো যে কোনো একটা পাগলি ওটা ওই ওই ডান পাটা চাপ দাও হ্যাঁ চাপ দাও দাও দাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নড়াতেই পারে না ছাড়ো ওইটা ভালো ছিল ওইটা ভালো ছিল আমি ওইখানে একটু একা একা উঠবো মাথা ঘুরে পড়ে গেলে তোমার দায় ঠিক আছে ঠিক আছে কেমন জোরে জোরে করো জোরে জোরে করো এটা আবার জোরে হলো হ্যাঁ। বাচ্চারা বাচ্চারা থেকে জোরে করতে পারবে দেখো দুপুরবেলা এক্সারসাইজ করছে না করো না তুমি তো ভারী বাড়িতে কি হয়েছে ট্যাংটা ট্যাং এক কিলো কেন হাফ কিলো ওইটা কমবে না বলে কথা আছে এক মাস করবে ওর থাই মাই যে কোথায় যাবে ভগবান যাবে যেটা তুমি হয়ে গেলা আমি তো আমি ঘেমেছি এগুলো তো ব্যথা করবে এটা করলে আমার ব্যথা করছে করবে না চলো এখানে সীমাদির আসা উচিত ও সীমাদি এইখানে তুমি আসবা হ্যাঁ তুমি আর আমি আসবো হ্যাঁ আমরা বালুরঘাটে শিফট হয়ে যাবো ঠিক আছে তাহলে আর বাড়িতে কিনতে হবে না এটা দিয়ে হয়ে যাবে এই যে তারপর ওই যে ঠিক আছে এখানে গেলাম আচ্ছা চলো আমাদের অনেক এক্সারসাইজ করা হলো ঘোরা হলো আইসক্রিম খাওয়া হলো ট্রেনে আর ওঠা হলো না তোমরা দেখলে ট্রেনে উঠতে পারলাম না ওইখানে কাউন্টারে লোক ছিল না আর ড্রাইভারও ছিল না ট্রেনের তো যাকে এখন এখান থেকে বেরোচ্ছি আর ভিডিও শেষ করছি আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে আর যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং পাশের বেল আইকনটিও হিট করে দিও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা দেখতে পাবে আর যারা যারা এখন অবধি আমার হিস্ট্রিক্যাল হিস্ট্রিক্যাল ভিডিও দেখো নি আদিনার সেটিও দেখে নিও এরপরে আসছে পাণ্ডুয়ারি আরও একটা হিস্ট্রিক্যাল ভিডিও আর তারপর আসবে গৌড় ঠিক আছে টাটা এভরিওয়ান ভালো থেকো সকলে আমরাও ভালো থাকবো দেখা হবে পরের একটা ভিডিওতে বাই